তুমি অনেক দিন কান্দাইলার বন্ধু কান্দায় না বেশি আর আল্লাহ করবে তোমার বিচার তুমি যে ক্ষতি করবে তুমি যে ক্ষতি কর তাই আমার আল্লাহ করবে গাহায়ও না বেশিয়ার করবে তোমার বিচার আমার আল্লাহ করবে তোমার বিচার আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলা কার আই রে তুমি হইলা কার আমি হইলাম তোমার বন্ধু তুমি হায়রে তোমার জন্য হইয়া তুই করলাম কি দামে দিলা তুমি তার দামে দিলা তুমি তাহার আল্লাহ দয়ায় আমার আল্লাহ আমার আল্লাহ করবে তুমি হইলা বাই হাই রে তুমি হইলা বাই আমার ঘরে হে আহাগুনি দিয়া শৈলার বন্ধু খুঁজি তোমায় বারে বার ওরে সেই ভিতর তাই আমার তুমি যে ক্ষতি কর তাই আমার আল্লাহ করবে